গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আর নেই রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার এগারো এপ্রিল রাত দশটা পঞ্চান্ন মিনিটের দিকে তিনি মারা যান ইন্ডান ইল্লাহে ওয়াইন্না ইল্লাহির রাজিউন আজীবন গণমানুষের কল্যাণ ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত ছিলেন ডাক্তার জাফরুল্লাহ তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে তিন এপ্রিল থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জাফরুল্লাহ চৌধুরী গত রবিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয় গত সোমবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় মঙ্গলবার দুপুর থেকে জাফরুল্লাহ চৌধুরীর কিডনি ডায়ালিসিস শুরু হয়েছে বলে মঙ্গলবার দুপুর থেকে জাফরুল্লাহ চৌধুরীর কিডনি ডায়ালিসিস শুরু হয়েছে বলে জানান তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী ডাক্তার মামুন মোস্তাফি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী উনিশশো সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন তবে বেড়ে উঠেছেন ঢাকায় বাবা মায়ের দশ সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার বড় পড়াশোনা করেছেন বক্সিবাজার নবকুমার স্কুল ও ঢাকা কলেজে পরে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন তিনি ছাত্র অবস্থায় ছাত্র ইউনিয়নের মেডিকেল শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব সার্জনস থেকে জেনারেল ও ভাস্কুলার সার্জারিতে পড়াশোনা অবস্থায় দেশে যুদ্ধ শুরু হয় পরীক্ষার চূড়ান্ত পর্ব শেষ না করে মুক্তিযুদ্ধে অংশ নিতে দেশে ফিরে আসেন তিনি ভারতের আগরতলার মেলাঘরে প্রশিক্ষণ কেন্দ্র থেকে গেরিলা প্রশিক্ষণ নেন এরপরে ডাক্তার এম এ মবিনের সঙ্গে মিলে সেখানেই চারশো আশি শয্যা বিশিষ্ট বাংলাদেশ ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেন ও পরিচালনা করেন মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী উনিশশো সালে গড়ে তোলেন অত্যাধুনিক গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল সাধারণ মানুষের কাছে অপেক্ষাকৃত অর্ধেক মূল্যে তিনি ওষুধ সরবরাহ করেন নব্বই দশকের পর থেকে চিকিৎসা সেবা খাতে বাণিজ্যিক প্রভাব ঠেকাতে তিনি ঔষধ নীতি প্রণয়নে সোচ্চার হন তাঁর প্রচেষ্টায় উনিশশো সালে প্রণয়ন হয় সরকারের ঔষধ নীতিমালা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে তিনি একটি সার্বজনীন চিকিৎসা সেবা চালু করতে প্রাণপণ চেষ্টা করেন তিনি চেয়েছিলেন অন্তত কোনো মানুষ যেন অর্থের অভাবে চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ না করেন আর সেই চেষ্টা থেকেই তার প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্র গত পাঁচ শতক ধরে নামমাত্র মূল্যে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন স্বাধীনতার পরে জাফরুল্লাহর বাংলাদেশ ফিল্ড হাসপাতাল ঢাকার ইস্কাটন সড়কে পুনঃস্থাপিত হয় পরবর্তী সময়ে উনিশশো সালে গ্রামের মানুষের স্বাস্থ্যসেবার কথা ভেবে চলো গ্রামে যাই স্লোগান ও উদ্দেশ্য নিয়ে হাসপাতালটি ঢাকার অদূরে সাভারে স্থানান্তর করা হয় সেখানে নাম পরিবর্তন করে রাখা হয় গণস্বাস্থ্য কেন্দ্র উনিশশো সালে গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বিত সমাজ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা সর্বোচ্চ জাতীয় পুরস্কার স্বাধীনতা পুরস্কার লাভ করে এছাড়া উনিশশো সালে ম্যাগসেসে পুরস্কার উনিশশো সালে সুইডেন থেকে রাইট লাইভহুড পুরস্কার এবং দু সালে বার্কলি বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল হেলথ হিরো পুরস্কার লাভ করে জাতির যেসব সূর্য সন্তান স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আর্থিকভাবে নিজেকে লাভবান করার সুযোগ থাকলেও তা দুপায়ে ঠেলে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন স্বাধীনতার পর থেকেই দেশি ঔষধ শিল্প গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন ডাক্তার জাফরুল্লাহ কথা বলেছিলেন বঙ্গবন্ধুর সঙ্গে সমাজতান্ত্রিক দেশ ও কম দামে ঔষধ আমদানির প্রস্তাব বিবেচনায়ও নিয়েছিলেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তার স্বপ্ন আর বেশি দূর এগোয়নি পরবর্তী সময়ে এরশাদকে বুঝিয়ে ঔষধ নীতি করাতে সক্ষম হন উনিশশো সালে সাড়ে চার হাজার ওষুধ থেকে দুই হাজার আটশো ওষুধ নিষিদ্ধ করা হয় জিয়াউর রহমান চেয়েছিলেন ডাক্তার জাফরুল্লাহ তার মন্ত্রিসভায় যোগ দিয়ে ঔষধ নীতি নিয়ে কাজ করুক কিন্তু জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধী শফিউল আজমদের সঙ্গে নেওয়ায় চার পৃষ্ঠার চিঠি লিখে মন্ত্রিসভায় যোগ দিতে অস্বীকৃতি জানান ডাক্তার জাফরুল্লাহ বলা হয়ে থাকে প্রেসিডেন্ট জিয়ার ব্ল্যাঙ্ক চেকের প্রস্তাব ফেরাতে সময় নেননি তিনি জাফরুল্লার পিতা সরাসরি বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ছাত্র ছিলেন বলেই হয়তো জীবনে কখনো আপোষকামী ছিলেন না তিনি